নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে কুশলে আছেন গত পর্বের পর এবার এসে গেলাম আবারও নতুন ভিডিও নিয়ে পিনাকি ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নামক একটি ইউটিউব চ্যানেলে মানবজাতির পরম ও মহাসংবিধান বেদ সম্পর্কে যে বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে ধারাবাহিক পর্বগুলির মধ্যে আজকের এই চতুর্থ পর্বে থাকছে ঋগ্বেদের রচনাকাল সিন্ধু সভ্যতার শেষের দিকে নাকি তারও পূর্বে এই বিষয়ে তাই ভিডিওটি পুরোপুরি দেখতে আমার সাথেই থাকুন এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে এখনই ভিডিওটির একটু নিচে ডান দিকে লাল বাটনে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন প্রতিবাদী আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চাপুন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন কোন ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা চান তা আমাকে কমেন্টে জানাতে পারেন কেননা আপনাদের একটি কমেন্টও আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেকখানি অনুপ্রাণিত করে তাহলে আর দেরি নয় শুরু করা যাক আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ কে গত পর্বে দেখিয়েছিলাম যে পিনাকি বাবুর বিভ্রান্তিপূর্ণ বক্তব্যগুলো কিভাবে অসাধ তা প্রমাণ করেছিলাম শাস্ত্রের মাধ্যমে ও বিভিন্ন যুক্তি প্রদর্শনের দ্বারা আজকের এই চতুর্থ পর্বে আমি দেখাবো পিনাকি বাবুর যে বক্তব্য ঋগ্বেদ সম্পর্কে যে ঋগ্বেদ নাকি সিন্ধু সভ্যতার শেষের দিকে লেখা হয়েছিল আমি আজকে সেটি প্রমাণ করব যে না ঋগ্বেদ সিন্ধু সভ্যতার শেষের দিকে নয় বরং তারও বহু পূর্বেই লেখা হয়েছিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক পিনাকিবাবুর বক্তব্য ঋগ্বেদ নাকি লেখা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষের দিকে আর তাই সিন্ধু সভ্যতার সাথে তার উত্থান ও পতনের সাথে মিলিয়ে বেদ না পড়লে ঋগ্বেদের পাঠোদ্ধার নাকি একেবারেই অসম্ভব ঈশ্বর বিশ্বাসী আমরা সকলেই জানি যে বেদ নিত্য ও অপরুষেও অর্থাৎ বেদ বা জ্ঞান কোনো পুরুষ দ্বারা রচিত নয় তাই তার কোনো কর্তা নেই ঋষিগণ কেবল বেদ বা জ্ঞানকে দর্শন করে মন্ত্রসমূহের দ্বারা তা ব্যক্ত করেছিলেন এই সম্পর্কে কিছু প্রমাণ তুলে ধরা হলো নাম্বার এক পরম পবিত্র বেদের অভিধান বা শব্দকোষ নির্ঘণ্টর ব্যাখ্যা গ্রন্থ নিরুক্তিতে দুই নং অধ্যায়ের এগারো নং শ্লোকে বলা হয়েছে ঋষয় মন্ত্রদ্রষ্টারহ ঋষি দর্শনাথ ইস্তমান দদর্শতৌ পমন্নয় বহ অর্থাৎ ঋষিগণ মন্ত্রসমে দর্শন করেছিলেন তাহলে আমরা বুঝতে পারছি যে ঋষিগণ কেবলমাত্র মন্ত্রের দ্রষ্টা তারা স্রষ্টা নয় নাম্বার দুই পরাশর সংহিতা অধ্যায় নং এক শ্লোক নং বিশ বলা হয়েছে ঋষয় মন্ত্র দ্রষ্টার নতু বেদস্য কর্তার কশ্চিৎ বেদকর্তা চ বেদস্মর্তা চতুর্ভুজাহা অর্থাৎ ঋষিগণ কেবল মন্ত্রেরই দ্রষ্টা তারা বেদের কর্তা নয় ন কশ্চিত বেদকর্তা মানে হচ্ছে বেদের কেউ কর্তা নয় এবং বলছেন চ বেদস্মর্তা চতুর্ভুজ চতুর্ভুজ ব্রহ্মাই কেবল বেদ স্মরণকারী মাত্র তিনিও এই বেদের রচয়িতা নয় এবার চলুন কল্কি পুরাণ কী বলছে একটু দেখিনি নাম্বার তিন কল্কি পুরাণ তৃতীয় অংশ বারো নং অধ্যায় চতুর্থ নং শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতি হইতেই সমুদায় বেদ ও ত্রিজগৎ প্রসূত হইয়াছে নাম্বার চার কল্কি পুরাণের প্রথম অংশের দ্বিতীয় অধ্যায়ে সাঁত্রিশ নং শ্লোকে বলা হয়েছে বেদ হরের বাক অর্থাৎ শ্রী হরির বাক্যই হচ্ছে বেদ নাম্বার পাঁচ এছাড়া কল্কি পুরাণে প্রথম অংশের চতুর্থ অধ্যায় পাঁচ নং শ্লোকে যেখানে শ্রী হরি নিজেই বলছেন মম বাক বেদ অর্থাৎ আমার বাক্যই বেদ সেখানে পিনাকি ভট্টাচার্য মশাই বলছেন ভগবানের বাক্য অর্থাৎ বেদ বা জ্ঞান নাকি সিন্ধু সভ্যতার শেষের দিকে লেখা হয়েছিল কতটা হাস্যকর চিন্তা করুন ভগবানের বাক্যকে লেখা হয়েছিল মানে ভগবান যে বাক্যটা দিয়েছিলেন সেটা নাকি রচনা করা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষের দিকে ঋগ্বেদ লেখা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষ দিকে ঋগ্বেদ লেখা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষ দিকে ঋগ্বেদ লেখা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষ দিকে নাম্বার ছয় অথর্ববেদ বলছে অন্তি সন্তং ন জহাতি অন্তি সন্তং ন পশ্যতি দেবস্ব পশ্য কাব্যং ন মমারো ন জিরিয়তি অথর্ববেদ দশ আট বত্রিশ অর্থাৎ পরমাত্মা নিকটে থাকেন তবুও তাকে জানতে পারে না নিকটে থাকে তবু তাকে কেউ দেখতে পারে না পরমেশ্বরের কাব্যরূপী বেদকে দর্শন করো এটা মরেও না অর্থাৎ এটা নষ্ট হয় না বা ভুলণ্ঠিত হয় না আবার জীর্ণ হয় না বা পুরাতনও হয় না নাম্বার সাত আর শুক্ল যজুর্বেদ অন্তর্গত শতপথ ব্রাহ্মণাংশ বৃহদারণ্যক উপনিষদের দুই নং অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণ দশ নং মন্ত্র এবং চতুর্থ নং অধ্যায়ের পঞ্চম ব্রাহ্মণের এগারো নং মন্ত্রে বলা হয়েছে এবং বা অরে অশ্ব মহত ভূতস্য নিঃস্ব শীতম এতদ যত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ রস ইতিহাস পুরাণ বিদ্যা উপনিষদ শ্লোক সূত্রানুব্যাখ্যানি ব্যাখ্যানানি অশ্বৈবৈতানি সর্বাণী নিঃশ্বসিতানি এই মন্ত্রের সমর্থক কথাগুলো মৈত্রায়ণী উপনিষদের ছয় নং অধ্যায়ের বত্রিশ নং মন্ত্র পাওয়া যায় আর সেটি হচ্ছে অর্থাৎ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বাঙ্গিরস ইতিহাস পুরাণ বিদ্যা উপনিষদ শ্লোকসমূহ সূত্রসমূহের ব্যাখ্যা তথা অনুব্যাখ্যা সকলই পরম ব্রহ্মের নিঃশ্বাসজাত শতপ্রকাশিত যেহেতু বেদ বা জ্ঞান কোনো মানুষ দ্বারা রচিত নয় শতপ্রকাশিত তাই এই বেদ বা জ্ঞানের কাল নির্ণয় করাও অসম্ভব কেননা যেই বেদ বা জ্ঞান কেউ রচনা করেনি তখন তো তার সময় নির্ণয় করাটা সম্পূর্ণই বৃথা কারণ সেইটারই সময় নির্ণয় করা সম্ভব যেটা কোনো মনুষ্য দ্বারা রচিত এবারে আপনাদের দেখাবো যে সিন্ধু সভ্যতার শেষের দিকে বেদ লেখা হয়নি বরং সিন্ধু সভ্যতার বহু পূর্বেও বেদ ছিল এবং তা জ্ঞান আকারে মানুষের মাথায় ছিল যা পরবর্তীতে লিখিত রূপ দেওয়া হয় যখন মানুষ লিপি আবিষ্কার করে ফেলল তখন কম করে হলেও ধর্মীয় গ্রন্থানুসারে বলা হয়ে থাকে যে পাঁচ হাজার বছর পূর্বে তখন এটাকে লিখিত রূপ দেওয়া হয় মানুষের স্মৃতি কমে যাওয়া লক্ষ্য করে মহর্ষি ব্যাস এটা লিখিত রূপ দেন তো প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ চলুন তাহলে আর দেরি না করে বেদের কাল নির্ণয় নিয়ে আলোচনা করা যাক বেদের কাল নির্ণয় বেদের কাল নির্ণয় প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে অধ্যাপক ডক্টর রামেশ্বর স তার সংস্কৃত ও প্রাকৃত সাহিত্য সমাজ চেতনা ও মূল্যায়ন নামক গ্রন্থে বলেছেন শান্ত রসাস্পদ আর্য সভ্যতায় ঋষিরাই ছিলেন জীবন রহস্যের সন্ধানী সভ্যতার সেই বিশেষ বন্ধনীতে জীবন চিন্তা ও সৃষ্টিভাবনার সুযোগ ছিল তাদেরই স্বাভাবিকভাবে জীবন তত্ত্বকে কাব্য সৃষ্টিরূপ মূর্ত করে তোলেন ঋষিরাই জীবনের যে মূল তত্ত্ব তা শাশ্বত হলেও বেদের রচনা রীতি ভাষাভঙ্গি শব্দ ও ক্রিয়ারূপ ধরে এবং বেদে বর্ণিত জীবন চর্যায় ধারা বিশ্লেষণ করে সন্ধানী গবেষক এগিয়ে গেছেন বেদের কাল নির্ণয়ে প্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তো জানেন যে ভারতবর্ষ একটি মুক্ত চিন্তার দেশ আর এ দেশে মুক্ত চিন্তা করাটা স্বাভাবিক ব্যাপার বলে যে কোনো বিষয়ের আলোচনার পাশাপাশি সমালোচনাও গৃহীত তা সে ধর্ম ঈশ্বর বা বেদ যাই হোক না কেন আছে নানা মুনির নানা মত আর তাই বেদের কাল নির্ণয়ও পণ্ডিতদের মধ্যে আছে নানান মতভেদ এই কালভেদ নিয়ে যৌক্তিকতার বিচারে যেমনই মতভেদ রয়েছে তেমনি এর দিনকাল নির্ণয়ও রয়েছে মতপার্থক্য এই মতপার্থক্যগুলোকে দুটি ভাগে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব এই চতুর্থ পর্বে তো প্রথমেই যে পক্ষটির যুক্তি উপস্থাপন করব সেটি হচ্ছে পক্ষের যুক্তি আর এরপরে আলোচনা করব বিপক্ষের যুক্তি প্রথমে প্রথম ভাগের যুক্তি অর্থাৎ পক্ষের যুক্তিটি আলোচনা করা যাক একদল পণ্ডিত মনে করেন যে বেদ নিত্য ও অপৌরুষেও অর্থাৎ কোনো পুরুষের দ্বারা ঋত নয় অপৌরুষেও সম্পন্ন এদের মতে বেদের কাল নির্ণয় বলে কিছু নেই বেদের কাল নির্ণয় নিয়ে কথা বললে বেদের অমর্যাদা হয় কারণ পরম পবিত্র বেদের বিশেষ কোনো কালে বা যুগে আবির্ভাব হয়েছিল এটি তারা স্বীকার করেন না তাদের মত হলো যা নিত্য চিরশাশ্বত তার কোনো উৎপত্তিই নেই তার বিনাশও নেই সুতরাং এর উৎপত্তিকাল অনুসন্ধান বা নির্ণয়ের কোনো প্রশ্নই ওঠে না এবার বিপরীত পক্ষের যুক্তি আলোচনা করা যাক আর একদল পণ্ডিত আছেন এরা হলেন আধুনিকতায় বিশ্বাসী সব কিছুতে তারা বাস্তবের নিরিখে বিচারের পক্ষপাতী তারা বেদেরও কাল নির্ণয়ে আগ্রহী তারা বেদের অপরুষত্ব এবং অপরুষত্বে এবং নিত্যত্বেও বিশ্বাস করেন না তারাই বলেন কোনো না কোনো প্রাগৈতিহাসিক যুগে বেদ রচিত হয়েছিল আর এই পিনাকি ভট্টাচার্য বাবুও তাদের ওই একজন তাই তাদের জবাব তাদের বিচারধারা বা তাদের ধারার বা তাত্ত্বিক নিদর্শনের সাহায্যে যারা বেদের কাল নির্ণয়ের চেষ্টা করেছেন আজকের এই পর্বে আমি তুলে ধরব যে কিভাবে পিনাকি বাবুর যে বক্তব্য সিন্ধু সভ্যতার শেষের দিকে বেদের রচনা হয়েছিল এটি ভুল প্রমাণ করব সেই পক্ষের অর্থাৎ বিপরীত পক্ষের বিভিন্ন গবেষক পণ্ডিত ও পাশ্চাত্য বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের মতবাদ দিয়ে চলুন তাহলে জেনে নিই আপনাদের জানিয়ে দিই যে প্রাচ্য ও প্রতীচ্য বহু পণ্ডিত বেদকে প্রাচীন ঋষিদের রচনা বলে মনে করেন এবং বেদের উৎপত্তি কাল নির্ণয়ে চেষ্টাও করেছেন তারা এর জন্যই আমাদের প্রকৃত বিচার করে দেখতে হবে যে আজ থেকে সঠিক কত বছর পূর্বে পরম পবিত্র এই বেদের আবির্ভাব ঘটেছিল বেদের কাল নির্ণয় করা খুবই জটিল এবং তুরুহ কাজ এর কারণে বেদ এক বিশাল কর্ম পৃথিবীর অন্য ধর্মগ্রন্থের মতো বেদ কোনো একটি মাত্র গ্রন্থ নয় তাই এর কাল নির্ণয় করাও সহজ কর্ম নয় বেদ বলতে বোঝায় এর মূল অংশ অর্থাৎ চার বেদের চারটি সংহিতা ভাগ এরপর আছে এর সহযোগী গ্রন্থ তথা ব্রাহ্মণ গ্রন্থ আদি আরণ্যক সমূহ এবং উপনিষদ সমূহ সুতরাং বেদ কোনো গ্রন্থ বিশেষ নয় এগুলো বিশাল এক কাল one particular point of time এই জন্যই সমগ্র বেদকে একটি কালের নিরীক্ষে ধরে তার সময় নির্ণয় একেবারেই অসম্ভব তো প্রিয় দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই আগামী পর্বের ভিডিওতে আপনাদের সামনে এমন কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের অভিমত তুলে ধরব যারা ভেদের কাল নির্ণয় করাকে হাস্যকর বলে দাবি করেছেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বের ভিডিওতে সবাইকে পরমেশ্বরের কাছে শান্তি বর্ষণের প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ওং শান্তিহি শান্তিহি শান্তিহি নমস্কার